সুজির একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পরে ব্যাটারটা বেশ ফুলে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ইনো আমি সাদা ইনোটা পাইনি সেই জন্যে কালারিংটা ব্যবহার করেছি আমি সাজেস্ট করব সাদা ইনোটাই দিতে আর ইনো যদি একান্তই না দিতে চান তাহলে সামান্য খাবার সোটা দিলেও হবে নিয়ে নিয়েছি প্রেশার কুকারে জল একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি ছোট তিনটে বাটি আঙ্গুলে নামমাত্র তেল লাগিয়ে নিয়ে বাটিগুলোতে একটু বুলিয়ে নিচ্ছি যাতে সুজির ব্যাটারটা দিলে আটকে না যায় সেই জন্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সুজির ব্যাটার পুরো ভর্তি করে দেব না পুরো ভর্তি করে দিলে ফুলে উঠলে স্পেস পাবে না জল ফুটে উঠেছে এবার বাটিগুলো বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট কুড়ির জন্যে হতে দেব ফিরে এলাম মিনিট কুড়ি পর গ্যাস আমি অফ করে দিলাম ইডলি আমার তৈরি হয়ে গেছে আমি স্ট্যান্ডিং টাইমে আরও পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এক এক করে বের করে নিচ্ছি ছুরি দিয়ে চার ধারটা একটু আলগা করে দিলেই বেরিয়ে আসবে অনায়াসে আমি সুজির ইডলিগুলো আলুর তরকারি দিয়ে সার্ভ করেছিলাম আপনারা চাইলে ধনে পাতার চাটনি বা পুদিনা পাতার চাটনি দিয়েও সার্ভ করতে পারেন